আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তেতাল্লিশতম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার পর উনিশশো সালের সতেরোই মে দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন এদিন বিকেল সাড়ে চারটায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে এদিকে দিবসটি উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সকাল দশটায় শহরের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে এছাড়া জেলার আট উপজেলায় আলাদাভাবে দলীয় সভানেত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি উদযাপনের নির্দেশনা রয়েছে সেন্ট মার্টিনে ঘূর্ণিঝড় মোখাই দুর্গতদের ত্রাণ সামগ্রী ও স্বাস্থ্যসেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী প্রায় দুই হাজার মানুষকে এ সেবা প্রদান করা হয় মঙ্গলবার দুপুরে নৌবাহিনীর ফরওয়ার্ড বেজ স্টেশনে দ্বীপের বাসিন্দাদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন বানৌজা সমুদ্র জয় জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন মিজানুর রহমান এ সময় ত্রাণ সামগ্রী স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি স্থানীয়দের ঔষধ সামগ্রীও বিতরণ করা হয় এদিকে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্ট মার্টিন দ্বীপ পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত আটশো জন মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন বিজিবি মহাপরিচালক major general A K M Nazmul Hasan পরে তিনি সেন্ট মার্টিন বিওপিতে দায়িত্বরত বিজেপি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবেলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সকল স্তরের বিজিবি সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এ সময় বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার টেকনফ ব্যাটালিয়নের অধিনায়কসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন রামুতে ঘূর্ণিঝড় মুখায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন গতকাল গর্জনিয়া ইউনিয়নের রাজঘাট ও মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হতদরিদ্রদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তাফা এ সময় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আহ্বান জানান তিনি এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত ও দেশের সার্বিক কল্যাণে দোয়া করার জন্য জেলা প্রশাসক হজ যাত্রীদের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক Fahmida Begum Cox Cox's Bazar BMA secretary doctor Mohammad Mahbubur Rahman Suratia মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইদ্রিস ও হজ এজেন্সি প্রতিনিধি বাংলাদেশ হাবের যুগ্ম মহাসচিব আব্দুল মালিক অংশগ্রহণকারী হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান করেন কক্সবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাতজন পৌরসভার বারোটি ওয়ার্ড থেকে পঁচানব্বই জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও কাউন্সিলর পদে জমা করেছেন পঁয়ষট্টি জন প্রার্থী সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আঠারো জন জমা দিয়েছেন ষোলো জন মনোনয়নপত্র জমা দেওয়া সাত প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মাহবুব রহমান চৌধুরী শত স্বতন্ত্র প্রার্থী মাসুদুল হক রাশেদ সাবেক মেয়র সরোয়ার কামাল মোহাম্মদ আল জুবাইর চৌধুরী জগদীশ বড়ুয়া জোসনা হক